so hey guys welcome back to my YouTube channel তো নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো গেস আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে অলরেডি তোমরা কিন্তু থামনেল দেখে বুঝতে পেরে গেছো যে আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো গেস আমাদের কিন্তু গেমের ভিতর মানে পুরোই অস্থির অস্থির কয়েকটি ইভেন্ট আসতে চলেছে তো সেটি তোমাদেরকে দেখে দেবো তাছাড়া আমাদের আজ রাত বারোটার পর নতুন কী ইভেন্ট অ্যাড হতে পারে তাছাড়া ডিসকাউন্ট ইভেন্ট সমস্ত কিন্তু তোমাদেরকে আজকের এই ভিডিওটা আমি ক্লিয়ার করে দেবো ঠিক আছে তো গেস ভিডিওটা সব থেকে স্পেশাল একটা ভিডিও তো চলেছে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও গাইস যাতে এরকম আপডেট ভিডিও তোমরা প্রতিনিয়ত পেয়ে যাও আর গাইস ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দাও ঠিক আছে তো গাইস বেশি কথা না বলে চলো সরাসরি চলে যাচ্ছে আমাদের মেন ভিডিওর দিকে তো গাইস ফার্স্টে তোমাদেরকে যে আপডেটটি দেবো সেটি হলো গাইস আমাদের নেক্সট টপ আপ পেন ঠিক আছে তো নেক্সট টপ পেনটি আমরা যা যা দেখতে পেতে পারি তাহলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো স্ক্রিনের ওপর তোমরা দেখতে পাচ্ছ গাইস আমাদের কিন্তু নতুন একটা ইমোট এখানে অ্যাড করে দিচ্ছে তাছাড়া একটা স্যান্ডেল স্ক্রিন তো গাইস যে স্যান্ডেল স্ক্রিন মানে এটা তো স্যান্ডেল স্ক্রিন আমরা বলতে পারবো না এটা একটা গান স্ক্রিন তো এই গান স্কিনটা আর আমরা কিন্তু মানে একদমই নিতে পারবো আমাদের নেক্সট টপ এন্টে আর এটা কিন্তু গাইস মানে পুরো হাস্যকর একটা গান স্কিন দিয়ে দিছে তাছাড়া তোমরা দেখতে পাবে আমাদের কিন্তু নিউ একটা ইমোট যেখানে বেলুন ফুটে আমাদের কিন্তু বুইয়া লেখা উঠতেছে তো এই ইমোটটাও কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো গাইস এই ইমোটটা কিন্তু আমরা প্রায় অনেক দিন আগে দেখেছিলাম যে আমাদের নেক্সট মানে এর আগের যে আপডেট ছিল সেই আপডেটে আমাদেরকে দেখানো হয়েছিল যে এই ইমোটটা আসবে তো এখন অবধি কিন্তু আসেনি তো নেক্সট টপ এন্টে কিন্তু আমরা এটা দেখতে পেতে পারি আমরা কিন্তু কিছুটা কনফার্ম হয়ে থাকতে পারি ঠিক আছে তাছাড়া তাছাড়া আমরা আরও একটা টপ এন্ড পেয়েছি যেখানে আমরা নতুন আরও একটা ইভেন্ট দেখতে পেয়েছি তো তোমরা দেখতে পাচ্ছ এখানে নতুন টপ এন্ড অ্যাড করে দিয়েছে আর এখানে গাইস আমাদের নতুন ইমোট হ্যাঁ এখানেও কিন্তু নতুন একটা ইমোট অ্যাড করে দিয়েছে যেটি কিনা আমরা গাইস এর আগের আপডেটে দেখার কথা ছিল তো এখনও দেখতে পাইনি তো এই ইমোটটাও কিন্তু আমরা নেক্সট টপ এন্ডে দেখতে পেয়ে যেতে পারি ঠিক আছে তো ইমোটটা কেমন ছিল তোমাদেরকে দেখে দিচ্ছি তো এটা কিন্তু অনেক আগে অনেকগুলি সার্ভাই চলে এসেছে তো আবার কিন্তু সেমভাবে মতো অনেকগুলি সার্ভার কিন্তু ব্যাক চলে এসেছে তোমরা দেখতে পাচ্ছ এই ইমোটটা গাইস তো এই ইমোটটা কিন্তু আমরা নেক্সট টপ এন্ডে দেখতে পেয়ে যেতে পারি তো গেস এর আগে যে ইমোটটা দেখালাম এবং এই ইমোটটা এই দুইটি ইমোটের মধ্যে যে কোনো একটা ইমোট কিন্তু আমরা টপ এন্ডে দেখতে পেয়ে যাবো তোমরা কিন্তু কনফার্ম হয়ে যাও ঠিক আছে তো যেহেতু তোমাদেরকে কনফার্ম দিয়ে দিলাম তো অবশ্যই তোমরা দেখে নেও আর মাত্র কয়দিন আছে তারপরে কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো এই দুইটি ইমোটের মধ্যে যে কোনো একটা ইমোট ঠিক আছে তো গেস এখন আসি আমাদের স্পেশাল একটা ইভেন্ট যে ইভেন্টটা গাইস আমাদের গেমের ভিতর আবারও ব্যাক আসতে চলেছে নতুন এম এইটি এইটটি সেভেনের স্ক্রিন তো চলো তোমাদেরকে স্ক্রিনের উপর দেখিয়ে দিচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ বাইরের অলরেডি সার্ভারে কিন্তু আমাদের ব্যাক চলে চলে এসেছে এম এইটটি এইটটি সেভেনের স্ক্রিন গ্যাস আমার তো পুরাই অস্থির লেগেছে যে আবারও ব্যাক এসেছে তো যেহেতু বাইরের সাবারে গ্যাস ব্যাক এসেছে তো আমাদের সাবারে আস্তে আস্তে ব্যাক আসবে একবারে ব্যাক আসবে না তো দেখতে পাচ্ছ এখান থেকে আমাদের কি একটা ইভেন্ট অ্যাড করে দিছে তো এখান থেকে তোমরা সিলেক্ট করতে পারবা পাঁচটা আইটেম এখান থেকে তোমাদের মন মতন ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে একটা মাস্ক এখান থেকে একটা ইমোট তাছাড়া এখান থেকে একটা কিন্তু স্কেটবোর্ড এবং একটা বম স্ক্রিন এখান থেকে নিয়ে তোমরা এখান থেকে চুজ করতে পারবে তারপর গ্যাস তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা স্পেন ফ্রিতে তো এখান থেকে যদি যদি এই যে টোকেনটা মানে বন্দুকের মতন যে টোকেনটা তোমরা দেখতে পাচ্ছ এটা যদি পাঁচটা হয় গ্যাস তাহলে কিন্তু আমরা এখান থেকে একদমই গ্যাস পেয়ে যাবো আমাদের নতুন মানে আমাদের আগে যে এম এইটি এইটি সেভেন এসেছিল সেটা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবো ঠিক আছে তো পুরোই কিন্তু অস্থির একটা ইমোট মানে ইভেন্ট অ্যাড করে দিছে তো এই ইভেন্টটা গ্যাস আমাদের সম্ভবত আমরা আমাদের বিডি সাবারে দেখতে পেয়ে যেতে পারি তবে এখানে এম এইটি সেভেন না থাকলেও অন্য আইটেম কিন্তু আমরা এখানে দেখতে পেয়ে যাবো ঠিক আছে তাছাড়া কিন্তু আমরা ডিসকাউন্ট ইভেন্টে দেখতে পেয়ে যেতে পারি আমাদের বাংলাদেশ সার্ভারে ঠিক আছে মানে বিদেশ সার্ভারে তো তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে নতুন ডিসকাউন্ট ইভেন্ট তো কাজ এবারও কিন্তু আমরা ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পেয়েছি কিন্তু সেখানে কিন্তু কোনো ইলেট পাস ডিসকাউন্ট দেখতে পাইনি তো এই ডিসকাউন্ট ইভেন্টে কিন্তু আমরা দেখতে পেয়েছি ইলেট পাস ডিসকাউন্ট তার সাথে তোমরা এখানে দেখতে পাচ্ছ হোয়াইট টেবিল ফোর যে বান্ডেলটা আছে সেটিও কিন্তু এখানে অ্যাড করে দিয়েছে তাছাড়া টাইগার যে বান্ডেলটা আছে সেটাও কিন্তু এখানে অ্যাড করে দিয়েছে তো এগুলোও কিন্তু কাজ আমরা আমাদের সার্ভারে দেখতে পেয়ে যেতে পারি মানে আমরা যদি এখান থেকে টাইগারটা দেখতে নাও পাই তাহলে আমরা কিন্তু এই যে হোয়াইট টেবিল ফোর যে বান্ডেলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু দেখতে পেয়ে যেতে পারি ঠিক আছে তো এটা কিন্তু অনেক রেয়ার তো আমরা অনেক আগে শুনেছিলাম যে হোয়াইট টুয়েলভ ফোর একটা ইভেন্ট আসবে যেখান থেকে কিন্তু আমাদের হোয়াইট টুয়েলভ ফোরের যে বান্ডেলটা আছে সেটা কিন্তু আমরা নিয়ে নিতে পারবো ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিসকাউন্ট ইভেন্ট দিয়ে দিয়েছে যেখানে কিন্তু হোয়াইট টুয়েলভ বান্ডেল মাত্র তিনশো চোদ্দো ডায়মন্ডে কিন্তু আমরা এই সার্ভারে নিয়ে নিতে পারবো তো যেহেতু গ্যাস বাইরের সার্ভারে ডিসকাউন্ট ইভেন্ট চলে এসেছে তো আমাদের সার্ভারে ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পেয়ে যাবো তবে গ্যাস আমরা কিন্তু ইলেট পাস ডিসকাউন্ট দেখতে পাবো কিনা তোমাদেরকে আমি বলতে পারছি না ঠিক আছে কেননা আমরা কিন্তু প্রায় তিন থেকে চার মাস হয়ে গেল কোনো ইলেট পাস ডিসকাউন্ট দেখতে পাইনি শুধুমাত্র ডিসকাউন্ট দেখতে পেয়েছি এর আগের মানে এই মাসে এক একটা তাও ছোটোখাটো একটা ডিসকাউন্ট ঠিক আছে তাছাড়া গ্যাস নতুন একটা বান্ডিলের লিক্স আমরা পেয়ে গেছি তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ ভাই পুরো পুরাই অস্থির লেভেলে একটা বান্ডেল দিয়েছে তো এই বান্ডেলটাও গ্যাস আমরা কিন্তু প্রায় অনেকগুলি ভিডিওতে দেখেছিলাম যে নতুন একটা বান্ডেল অ্যাড করা হবে তো এটাই হলো সে বান্ডেল যেখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ গাইস আমাদের নতুন এই যে বান্ডেলটা তো এখানে আমাদের কমপক্ষে গ্যাস ছয়শো ডায়মন্ড খরচ করলে আমরা বান্ডেলটা পারমানেন্টলি এখান থেকে পেয়ে যাবো তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে যদি আমরা নয়টি মারি হ্যাঁ গাইস আমরা যদি এই যে মানে যে নর্মাল অ্যাটাচমেন্ট আছে সেটা যদি আমরা নয়টি মারি তাহলে কিন্তু পারমানেন্টলি আমরা পেয়ে যাব এবং যদি আমরা এখান থেকে তিনটি মারি এই যে স্পেশাল মানে যে ইয়েটা আছে তো এখান থেকে কিন্তু আমরা পারমানেন্টলি পেয়ে যাব এই বান্ডেলটা তো গাছ বান্ডেলটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবো দেখো গাছ বান্ডেলটা কিন্তু মানে প্যান্টটা পুরো হিপ হপ বান্ডেলের মতন ঠিক আছে তো গাছ এই কয়েকটি আপডেট আজকে জানতে পেরেছিলাম যার কারণে তোমাদেরকে দেখে দিতে পারলাম তো ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তো thanks for watching my today's video bye bye